আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ নির্ধারিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন সকাল এগারোটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মিটিং অনুষ্ঠিত হবে আর এতেই নির্ধারিত হবে কক্সবাজার পৌরসভা সহ সদ্য তফসিল ঘোষিত দেশের অন্যান্য পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এ পর্যন্ত সাত প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের কাছে আবেদন জমা দিয়েছেন তারা হলেন বর্তমান মেয়র মুজিব মুজিবুর রহমান সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আফসার বর্তমান প্যানেল মেয়র মাহবুবুর রহমান মাবু আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাসিদুল হক রাশেদ রাশেদুল ইসলাম ও যুবনেতা ইশতিয়াক আহমেদ জয় আগামী বারোই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জেলাব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বরণ করা হল চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দকে মহেশখালীতে আনন্দ উৎসবে মেতে উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি A F M Shamim OC তদন্ত আব্দুর রাজাক মীর শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস এদিকে উখিয়ায় আটাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সতেরোটি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে শশ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় টেকনাফ উপজেলা প্রশাসন সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে গতকাল দুপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম কক্সবাজারে রাখাইন নববর্ষ উপলক্ষে বর্ণিল আয়োজন চলছে সতেরোই এপ্রিল বরণ করবে তেরোশো পঁচাশি মগিসনকে বর্ষবরণে প্রতিবছর সাংরাই পোয়ে বা জলকেলি উৎসব করে থাকেন রাখাইন জনগোষ্ঠী এ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম দিন শুক্রবার শহরে বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয়েছে শহরের বিভিন্ন রাখাইন পল্লী থেকে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা যা কেন্দ্রীয় অজ্ঞ মেধাস্থ মহাসিং দ্রগ্রী বিহারে গিয়ে শেষ হয় সেখানে শিক্ষার্থীরা বৌদ্ধ ভিক্ষুকে দান করেন নগদ টাকা চাল চিনি দুধ কলা নারিকেল মোমবাতি সাবান দেশলাই সহ হরেক রকমের পণ্য বিহারে ধর্মীয় গুরু নানা ধর্মীয় নির্দেশনা প্রদান করেন আজ ও কাল শিশুরা জলকেলিতে মেতে উঠবে আর সতেরো থেকে উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে মূল জলকেলি উৎসব কক্সবাজার শহরে তৈরি করা হচ্ছে জলকেলির বিশটি প্যান্ডেল সতেরোই এপ্রিল আছিমং পেশকারপাড়ায় জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে উখিয়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্স হলদিয়া পালং ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাল ডাল তেল চিনি লবণ ছোলা ও ময়দা সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি এ সময় স্থানীয় জনপ্রতিনিধি মহিলা মেম্বার ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন মহেশখালীর গোরখঘাটা থেকে শাপলাপুর হয়ে চালিয়াতলি পর্যন্ত চব্বিশ কিলোমিটার সংযোগ সড়কের সংস্কার ও কার্পেটিং এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই সংস্কার ও কার্পেটিং কাজ চলছে গতকাল বিকেলে সড়কের কাজ সরজমিনে পরিদর্শন করেন মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে শাপলাপুরের প্যানেল চেয়ারম্যান জসিমুদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার রুহুল আমিন পরিদর্শনকালে সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক বলেন সড়কটির সৌন্দর্য বর্ধনে ডিভাইডার ও উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে সড়কটির কাজ শেষ হলে এটি হবে মহেশখালী উপজেলার সড়ক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা বায়ান্ন মিনিটে চলবে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা একচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত